পৃথিবী যত ধরে মানবতা একেবারে নিঃস্ব পৃথিবী যত ধরে মানবতা একেবারে নিঃস্ব রসুল পৃথিবী যত ভোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল শত্রুরা হয়ে গেল বন্ধু সবে শুরু হলো সত্যের জয়গা পথ হারা মুসাফির তোমার নামে খুঁজে পেল সত্যের সন্ধ্যা শুরু হলো সত্যের জয়গান বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার পাল্টে গেল গোটা দৃশ্য পৃথিবী যখন ভোর ক্ষমতা একেবারে নিঃশ সকল নবীর সেরা তুমি তোমায় পে ধন্য সবি শত শত মুজাহিদ তোমার হাতে নীল সত্যের তলোয়া তো চা ভেঙে দিল ধ্বনি তুলে আল্লাহ আকবার পৃথিবীর বুকে তার স্মরণীয় চিরকাল বুকে তাই স্মরণীয় চিরকাল যারা হয়েছিল তব শিষ্য পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিশ্ব রসুল তোমার সারা বিশ্ব পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব সালাম সালাম